call me হয়ে ছেলেকে প্রশিক্ষণে পাঠানোর পর হল মায়ের জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে একমাত্র ছেলেকে প্রশিক্ষণ নিতে দুর্গম পাহাড়ে পাঠান এক মা কথিত হিজরতে পাঠিয়ে কোনো খোঁজ না পেয়ে ছেলেকে ফিরে পেতে দ্বারস্থ হন ড্রাবের এমন রোমহর্ষক তথ্য দিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলময়ী বুধবার নয় নভেম্বর সকালে কাওরান বাজারে মিডিয়া সেন্টারের ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি এদিকে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার দুই অর্থদাতা সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান র্যাবের এক কর্মকর্তা র্যাব জানায় আম্বিয়া সুলতানা এমিনি প্রায় চার বছর কর্মরত ছিলেন বিভিন্ন এয়ারলাইন্সে স্বামী এবং পনেরো বছর বয়সের ছেলে আবু বকর রিয়াসাদ রায়ানকে যার বয়স পনেরো তারা থাকতেন নারায়ণগঞ্জের বন্দর এলাকায় দুই সালের শুরুর দিকে গৃহ শিক্ষক আলামিনের মাধ্যমে জঙ্গিবাদে উদ্ভূত হন রায়ান ও তার মা এমিন যোগ দেন জামাতুল আনসার ফির হিন্দাল শারকিয়া নামে উগ্রবাদী সংগঠনে সর্বশেষ গত মার্চ মাসে ছেলেকে গৃহশিক্ষক আল আমিনের সঙ্গে কথিত হিজরতে পাঠান মা এমিনে কিন্তু তার সন্তান এরপর থেকে আর যোগাযোগ না করায় জঙ্গিবাদ নিয়ে ভুল ভাঙে তা ছেলেকে ফিরে পেতে যোগাযোগ করেন র্যাবের সঙ্গে পরে অ্যামিলিকে চার দিন ধরে ডিবি রেডি কালারিস্ট করে পরিবারের কাছে হস্তান্তর করেছে র্যাব গত তিন নভেম্বর র্যাব নতুন জঙ্গি সংগঠনটির মহিলা শাখা সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য পায় এ সময় পুলিশের এই এলিট জানতে পারে একজন মা উগ্রবাদে উদ্বুদ্ধ হয়েছে এবং তার সন্তানকে প্রশিক্ষণের উদ্দেশ্যে হিজরতে অর্থাৎ পাহাড়ে পাঠিয়েছে গত সেপ্টেম্বরের মাঝামাঝি আল আমিন কৃষ্ণ র্যাবের হাতে গ্রেপ্তার রনিমিয়া পাহাড়ের প্রশিক্ষণকে জানার জন্য রায়ানকে বান্দরবানে দিয়ে আসে গতকাল মঙ্গলবার রাতে র্যাব সদরদপ্তর গোয়েন্দা শাখা ও র্যাব এগারো এর অভিযানে নারায়ণগঞ্জের ছাইকোট এলাকা থেকে সংগঠনটি অর্থ সরবরাহকারী আব্দুল হাবিব সুমন ওরফে

কথিত হিজরতের পাঠিয়ে কোনো খোঁজ না পেয়ে ছেলেকে ফিরে পেতে দ্বারস্থ হন র্যাবের এবং রোমহর্ষ তথ্য দিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমই বুধবার নয় নভেম্বর সকালে কাউরান বাজারের মিডিয়া সেন্টারে ব্রিফিং এ উদ্ধার করার জঙ্গি সংগঠন জামাতুল রেডিকালের মাধ্যমে জীবনে ফিরিয়ে আনার স্মারকিয়ায় রাখা হয় দুই অর্থদান সবের পরে আমি গ্রেপ্তার করা হয়েছে আমিও জানার দাবি রায় শিক্ষক আলাদ জানাই আমি আসলে তার আগে প্রায় চার বছর কর্মরত ছিলেন বিভিন্ন এয়ারলাইন্স স্বামী এবং পনেরো বছর বয়সে ছিলেন শিক্ষক নির্দেশনায় থাকতেন নারায়ণগঞ্জের দুই হাজার একুশ সালের শেষের দিকে প্রিয় শিক্ষক আলামিনের মাধ্যমে এরপর আর বাড়িতে সেপ্টেম্বর আলামিনের যোগদেশ জামাত আচ্ছা তিন হিন্দালিয়া সারা ভারতীয় নামে উপবাদী রায়ানকে অগ্রগণে সর্বশেষ গত বারো মাসে ছেলেকে গৃহশিক্ষা কমিশনের সঙ্গে কথিত হিজরত অভিযোগ তার সন্তান এরপর থেকে আর যোগাযোগ না করা যোগীবাদ নিয়ে ভুলভাবে ছেলেকে বিয়ে পেতে যোগাযোগ করেন র্যাবের সঙ্গে আবার অ্যামিলিকে চার দিন ধরে ডিম এবং রেডি কালারিস্ট করে কাছ থেকে জোয়ারের কাছে তিনটি উগ্রবাদী বই নয়টি বিপ্লবের প্রশ্ন নিতে নিরুদ্দেশ আছেন রাইয়া